Oh, কে ফোন দেয় এত তো ভাই তেমন কেউ না ফোন দিছে তো দোস্ত আর বলিস না এই মেয়েটার কারণে মানে আমার লাইফটা একদম পুরাই মানে আচ্ছা দোস্ত একটা কথা বলি বল ওই মেয়ে যদি এতই ভালোবাসে তাহলে একটা পরীক্ষা হয়ে যা কি পরীক্ষা তুই ওকে আজকে রাব ব্যবহার করার ওর সাথে কথা বইলা ফোনে হ্যাঁ, রাব ব্যবহার ব্যবহার হবে না আমি এ পর্যন্ত বহুত রাব ব্যবহার করছি অনেক কথাবার্তা বলছি কিন্তু কোনো কাজ হয় না ঠিক কথা ফোন ফোন দিব হুম দেখ কইতে না আবার ফোন হ্যালো হ্যালো কি সমস্যা কি আমি তোমার না বলছি যে তুমি আমাকে কখনো কল করবা না তো আবার কি আবার কি চাও তুমি বলো একটু ক্লিয়ার করে বলো তুমি আমার কাছে কি চাও আমি তো তোমাকে একবার করে বললাম যে তুমি আমাকে কখনো ফোন করো না তুমি আবার ফোন দিছো কেন হোয়াট আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি আমার ব্যবহার তোমার কাছে খারাপ মনে হয়েছে ওকে দ্যাটস ফাইন যদি আমার ব্যবহার তোমার কাছে খারাপ লেগে থাকে তাহলে তুমি রিলেশন বাদ দাও ব্রেকআপ করো আই এম সরি কিসের সরি সব কিছু তো কেন সরি তোমার আচ্ছা আগে তো আমার জন্য আমার সাথে কথা বলার জন্য কত কিছু করতা আর এখন আমার সাথে কথা বলার ইচ্ছাই নেই তোমার কেন এরকম okay that's fine I'm sorry দোস্ত প্রবলেম সলভ কলটা কেটে দিলাম বলেই কেটে দিল আগে আমার জন্য কত কি না করতো হাজার বাধা পেরে আমার বাসার সামনে আয়সা দাঁড়ায় থাকতো এখন কি হলো বাসার সামনে দাঁড়ায় থাকতো আমাকে একবার দেখতেই হবে দোস্ত বিপদ গেছে একবারেই আল্লাহ কাছে দোয়া করে কোনো সামনে না পড়ে কথা কাজে লাগছে হ্যাঁ দোস্ত তোরা বন্ধু বান্ধব আসিস তোরা তো আসিস তোমার সমস্যা আছে কিসের দোস্ত হ্যাঁ সর্বনাশ কি পিছনে টাকা দেখি দোস্ত দোস্ত আজ দেখ দোস্ত কই গেলি তোরা তোমাকে না বলছি তুমি আমার সামনে কখনোই তুমি আসবা না তারপর তুমি এখানে কি চাও বলো তুমি আমার সাথে এমন করতেছো কেন কেমন করতেছি আমি তুমি তো আগে এরকম ছিলা না তুমি তো আমাকে কত ভালোবাসতা কত কিছুই না করছো আমার জন্য আমি আগে যেরকম ছিলাম আমি এখন সেরকমই আছি না নাই তো এটা তোমার ভুল ধারণা না কোনো ভুল ধারণা না তুমি ওভাবে নাই না আমি আগের মতোই আছি এটা তোমার ভুল ধারণা তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তাহলে তুমি আমার সাথে এত খারাপ বিহেভ কেন করো খারাপ বিহেভ কি খারাপ বিহেভ করছো হ্যাঁ তুমি নিজে জানো না কি বলো আমাকে যে আমি কি খারাপ বিহেভ করছি তোমার সঙ্গে বলো আমাকে এই তুমি কি জানো তোমার জন্য আমি রাতে ঘুমাতে পারি না ওয়েট ওয়েট তার মানে তুমি এটা বোঝাতে চাও যে তোমার ঘুম নষ্টের জন্য আমি দায়ী এটা কি তুমি আমাকে বোঝাতে চাও না তা বলতেছি না কিন্তু দেখো তুমি এরকম কেন করতেছো তুমি এরকম কেন তুমি কি চাচ্ছ যে আমাদের এত দিনের সম্পর্কটা নষ্ট হয়ে যাক হ্যাঁ অবশ্যই অফকোর্স আমি অবশ্যই চাই তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপ করে দিতে মানে কি সিরিয়াসলি হ্যাঁ সেটা আমি তো বললাম আমি এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা তুমি কি ভাইবা বলছো কি বলতেছো শুধু তোমার কারণে শুধু তোমার কারণে আমার জীবনটা আজ ধ্বংসের মুখে তোমার জন্য আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না শুইতে পারি না সব সময় তুমি শুধু তোমাকে বিরক্ত করো সব সময় তুমি আমাকে বিরক্ত করো সব কিছু একটা লিমিট থাকা উচিত সো আমি চাই না যে তোমার সাথে আমার রিলেশন চলুক সো আজকে থেকে ব্রেকআপ তুমি আমার সামনে কখনো আসবে না আর আমি তোমার সামনে কখনো যাবো না ওকে ঠিক আছে তুমি চাচ্ছ না তোমার সাথে রিলেশন রাখি ঠিক আছে যাও তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না ভালো থাকো তুমি চলে গেলাম আমি লাইফে সব থেকে বড় বিপদ আজকে মুক্ত হলাম যাক শরীরটা অনেক পাতলা লাগতেছে খুব ভালো লাগতেছে ছাড়া জীবন 자, 나랑은. 저는 로직을 뭐 먹으세요. তারপরে আমি চেষ্টা করি না প্রথমে তো আমাকে অনেক ভালোবাসো কিন্তু ইদানিং আমার সাথে কারণটা কি এটা আমার জানার আচ্ছা, আপনি কি আপনি পারবেন আমাকে করতে আচ্ছা আমি একটা কাজ করছে এই যে সুন্দর মাল সুন্দর একটা জিনিস আমারই তো প্রেম করতে ইচ্ছে যায় আমার বন্ধু কিছু বোঝা না নাকি আচ্ছা যাই বন্ধুর কাছে যায় একটু দেখা করি হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ দোস্ত তুমি কোথায় আচ্ছা দোস্ত তুমি ইমার্জেন্সি ভাবে আমার সাথে দেখা করো তো জরুরি কথা আছে হ্যাঁ একটু তোমাকে দরকার খুব দরকার আচ্ছা কোথায় আসবো আমি আমার এই যে বাসার পিছনে গাছতলায় বসে আছি আচ্ছা, আসো তো দোস্ত আচ্ছা আসো কি রে দোস্ত কি সমস্যা হ্যাঁ বসো বলতেছি দোস্ত বসো বসো এটা আচ্ছা দোস্ত কি সমস্যা এত জরুরি তরফ দোস্ত তুই তো জানিস আমি একটা ছেলেকে ভালোবাসি হ্যাঁ জানি তো তো এখন ওর সাথে মিলাই দেওয়ার জন্য তোর একটু হেল্প লাগবে বুঝছস ও তো আমাকে কোনো পাত্তাই দেয় না ও আচ্ছা এখন ও ও আমার দিকে যেভাবে আসে আমার আমার প্রতি আগ্রহ হয় তোর একটু হেল্প করা লাগবে বুঝছস আচ্ছা তোর চিন্তা করা লাগবে না ওটা আমি দেখবো ওর সাথে কথা বলে দিই নাকি আরে না দোষ কথা বললে হবে না এখন ওর সাথে কিভাবে আবার মিলতে পারি একটু হেল্প করার লাগবে তোমার তোমার হেল্প খুব দরকার ওকে কোনো সমস্যা নেই আমি দেখতেছি একদম চিন্তা করিস না দোস্ত থাক আমি বিষয়টা দেখি আচ্ছা দোস্ত ঠিক আছে যত দ্রুত পারি আচ্ছা ঠিক আছে দোস্ত ভালো থাকিস বাই কিছুদিন আগে যে একটা মেয়ে তোকে ডিস্টার্ব করতো ওই মেয়েটার কি খবর কি বলবো দোস্ত যে আমরা যে জায়গা কথায় যে তোরা পরামর্শ দিলি না যে ব্যাপার মেয়েটারে মানে অকাট্য ভাষায় কথা বলে দেখ মানে সরকম মানে কোনোভাবে লাইফ থেকে সরে কিনা তো পরে যে কথাবার্তা বললাম না সব তো শুনলি দাঁড়ায় তারপর যে মেয়েটা আসলো সেটাও তো দেখলি পরে তোরা চলে গেলি পরে তো মেয়েটার আমি আসলে খুব মানে খুব বাজেভাবে অপমান করছি বুঝছিস এখন আসলে কি বলবো মেয়েটা আমার প্রচণ্ড ভালোবাসত কিন্তু আসলে দোষ তোর কথা শুনে মনে হচ্ছে যে তুই মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলছিস তো তুই এখন কি করতে চাচ্ছিস দোস্ত সত্য কথা বলতে কি ওই দিনকের পরেও মেয়েটার সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে তো ওই মেয়েটাকে আমি অনেকবার অপমান করার চেষ্টা করছি এবং অপমান করছিও কিন্তু আসলে সত্য কথা বলতে কি ওই মেয়েটার মুখে একটা মানে সুইট একটা হাসি আছে যে হাসিটা শুধু মানে বারবার আমাকে নিজেকে মানে নিজের কাছে অপরাধী মানে সাব্যস্ত করতেছে এখন আমি বুঝতে পারতেছি না যে কি করব এখন কি আমার ওই মেশন থেকে এখন আমি আসলে বুঝতে পারতেছি না যে দোস্ত আমি এখন কি করব এখন কি করা উচিত আমাকে বলতো তাহলে তোমার খবর কি রে দোস্ত তোরা এখানে বসে গল্প করছিস তোমাকে ফোন বন্ধ কম যা ফোন বস তারপর আছে দোস্ত কি হয় নাই সেটা বল কি হয় নাই থাকি সেদিনকের পর থেকে আর কোনো খোঁজ খবর নাই এটা তো তোমার মাঝে মধ্যে পাওয়া যায় তো তোর তোর তো তাও পাওয়া যায় না কই থাকোস না থাকোস বেটা আসলে দোস্ত তোমার কতবার ফোন দিছি দোস্তর ফোনে কতবার ফোন এ বেটা এনে আমার ফোন দিছস কই ফোন <laughs> আমি ফোন দিয়ে নিয়ে আসি বাসায় থেকে বাইরে পরে ফোন দেই ফোন ঢুকে না আচ্ছা আচ্ছা থাক কাজের কথা বল কি আচ্ছা, সমস্যা শোনো কাজের কথা বল মেলা জাত ঘুরে ঘুরে তোমাকে পাইনি আমি জানি তো তোমরা নদীর পাড়ে বসে আছি হ্যাঁ কষ্ট করে এলাম তাহলে এই আশাটা আগে কেন অসুস্থ নাই জানোস যে আমরা এখানে বসে থাকি আগা দিন আলছি পাইনি তো হ্যাঁ বল বলি সেদিন যে যে দোস্ত কথা বললো না ওই মেয়েটা ভাবি বললাম ওই মেয়েটা দেখে একটা ছেলের সাথে ঘোরাফেরা হোয়াট কি কস হ্যাঁ, আজকে আমি দেখলাম পোলাটা কি এলাকার নাকি বাইরে আমি তো চিনি না দোস্ত আজকে আমি নতুন দেখলাম কোথা থেকে দেখছো ওই যে ওই পাশে বাগান বাড়ি আসলেই হ্যাঁ। দোস্ত মজা নিসটা কিন্তু এটা কিন্তু মজা নেওয়ার সময় না এটা মজা নেওয়ার ব্যাপার কোনো ব্যাপারও না আসলে সত্য তোমার সাথে মজা লিয়া পারি দোস্ত দোস্ত কি কয় তো বুঝতেছি কি বলতেছে তাহলে হ্যাঁ। যা বললো এ যদি কথাটা যদি সত্য তাহলে তো ব্যাপারটা খুব সিরিয়াস ব্যাপারটা একটু ঘেটে দেখার দরকার না কারণ আচ্ছা। সময় থাকতে মেয়েটার আমি পাত্তা দিলাম না এখন তো মেয়েটার আমি মনে হয় ভালোই বেশি ফেলছি তো এখন আচ্ছা আমরা এখন বিষয়টা দেখি হ্যাঁ। ছেলেটাকে হ্যাঁ, কোন এদিকে এ পাশে দেখেছি বাগান বাড়ি চল একা বড় একা এই তুমি ছাড়া শূন্য জীব দু চোখে শ্রাবণ বুকে ছ ভালোবাসা কি সমস্যা মানে তোমার সঙ্গে যে ছেলেটাকে দেখলাম সেটা কে কি হয় তোমার তোমার সাথে কিসের সম্পর্ক আমি কার সাথে ঘুরবো না ঘুরবো তাতে আপনার কি আপনি আমার কথা কেছেন কেন তুমি আমাকে তুমি আমাকে বলবা না আমি তোমাকে বলতে চাইতে পারি না তুমি কি আমার কেউ না আমি তোমার কেউ না তুমি না বোঝার চেষ্টা করো প্লিজ মেয়েটা যখন তোর আগে ভালোবাসতো তখন তুই পাত্তা দিতি না আর দেখ এখন তুই ভালোবাসস ও তোর সাথে কি করতেছে দুনিয়া মেয়েরা বাজ্জা খায় চল দোস্ত ঠিকই বলছিস এখন দোস্ত এখন কি করবো বল আমি তোকে এখন ভালোবেসে ফেলছি এখন কি তোদের কি মনে হয় যে সে আমাকে ভালোবাসবে এখন তো আমার একটা বুদ্ধি দে না তোর তো প্রথম সময় মানে শুরু থেকে আমার পাশে আছিস এখন তুই আমার পাশে থাকবে এখন আমার একটু হেল্প কর আমি কিভাবে আমি তার ভালোবাসা পাবো আমাকে একটু সাজেশন দে আচ্ছা বিষয়টা দেখতেছি আর চল ঠান্ডা মাথায় বৈশা তারপরে বিষয়টা ভাবতে হবে আস আর তুমি তুমি কি এখন আমাকে সব জায়গায় ফলো করো হ্যাঁ অফকোর্স অবশ্যই করি কেন করবো না গার্লফ্রেন্ড বলে কথা যখন আমি তোমার পিছে ঘুরতাম তখন তো তুমি আমাকে পাত্তাই দিতে না আর এখন যখন অন্য ছেলের সাথে আমি রিলেশন করি এখন তুমি আমার পিছে ঘুর ঘুর ঘুর ঘুর করে হাঁটো কেন এখন তো আমার পিছে ঘুরে কোনো লাভ নাই কারণ আমি তো অন্য ছেলেকে ভালোবাসি তো না ঘোরাটাই বেটার আসলে মেয়েরা এমনই হয় এই দু একদিনের ব্যবধানে মেয়েদের মনও পরিবর্তন হয়ে যায় যেমনটা তোমার ক্ষেত্রে হয়েছে তুমি যেমন ধরো তুমি আমাকে ভালোবাসতা মন প্রাণ উজাড় করে ভালোবাসতা কিন্তু তখন আমি কি করতাম আমি তোমায় অ্যাভয়েড করতাম কিন্তু দেখো এখন আমি তোমার পিছনে দৌড়াইতেছি কিন্তু তুমি এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত আসলে সত্য কথা বলতে কি এখন আগে তোমাকে বলা হয় নাই ব্যাপারটা এখন আমি তোমাকে বলি খোলাসা করে বলি আসলে আমি তখন তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি আসলে আমাকে কতটুকু ভালোবাসো কিন্তু এই পরীক্ষা নিতে না নিতেই দেখি তো তোমার মন একেবারেই পরিবর্তন হয়ে গেছে সো আমি তোমার কাছে আবার ফিরে আসতে চাই এখন তুমি কি বলো পরিবর্তন আসলে আমি তো পরিবর্তন হইনি আমি যেমন ছিলাম তেমনই আছি ওয়েট ওয়েট ওয়েট তাহলে তুমি না বললা যে তুমি রিলেশন করো তোমার বয়ফ্রেন্ড আছে তাহলে এইগুলো কি আরে বোকা আমার ফ্রেন্ড ও রিয়েলি হ্যাঁ অবশ্যই অবশ্যই ওটা আমার ফ্রেন্ড তার মানে তুমি এতদিন যা করছো সব আমার সাথে মানে আমাকে বোকা মানুষ এগুলো করছো না অবশ্যই কেন করবো না তুমি আমাকে তুমি আমাকে দৌড়াইছো এখন তুমি তুমিও একটু দৌড়াও তাহলে এই ছিল তোমার মনে অবশ্যই তাহলে ভালোবাসার মানুষটাকে তুমি এতদিন এভাবে কষ্ট দিতে পারলা হ্যাঁ পারলাম আসলে সত্যি করে বলো তো ওই ছেলেটা কে ছিল আসলে ও আমার ফ্রেন্ড হ্যাঁ তোমাকে হ্যাঁ প্রমিস সত্যি ও আমার ফ্রেন্ড জাস্ট তোমাকে কষ্ট দেওয়ার জন্য বা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এটা করছি কিন্তু ও আমার ফ্রেন্ড কিন্তু শোনো আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সে তোমার আসলে ফ্রেন্ড তো তুমি আচ্ছা তোমার বিশ্বাস না হলে চলো আমি ওর সাথে তোমাকে পরিচয় করাই দিই কথা বলাই দিই তাহলে তো বিশ্বাস হবে তাই না oh, আচ্ছা চলো আচ্ছা। ঠিক আছে ওকে Thank you.